হে ভৈরব হে রুদ্র বৈশাখ ধুলায় ধূসর রুক্ষ উড্ডিন পিঙ্গল জটাজাল তপক্লিষ্ট তপ্ত তনু মুখে তুলি ভীষণ ভয়াল কারে দাও ডাক হে ভৈরব হে রুদ্র বৈশাখ ছায়ামূর্তি যত অনুচর দগ্ধ তাম্র দিগন্তের কোন ছিদ্র হতে ছুটে আসে কি ভীষ্ম অদৃশ্য নৃত্যে মাতি উঠে মধ্যাহ্ন আকাশে নিঃশব্দ প্রখর ছায়ামূর্তি তব অনুচর মত্তশ্রমে শশীছে হুতাশ রহি রহি দহি দহি উগ্র বেগে উঠেছে ঘুরিয়া আবর্তিয়া তৃণপর্ণ ঘূর্ণচ্ছন্দে শূন্যে আলোরিয়া চূর্ণ রেণুরাস মত্ত শ্রমে শশী যে দীপ্তচক্ষু হে শীর্ণ সন্ন্যাসী পদ্মাসনে বস আসি রক্ত নেত্র তুলিয়া ললাটে শুষ্ক জল নদী তীরে শস্য শূন্য তৃষাদীর্ণ মাঠে উদাসী প্রবাসী দীপ্তচক্ষু হে শীর্ণ সন্ন্যাসী জ্বলিতেছে সম্মুখে তোমার লোলুপ চিতাগ্নি শিখা লেহি লেহি বিরাট অম্বর নিখিলের পরিত্যক্ত মৃতস্তূপ বিগত বৎসর করে ভস্যসার চিতা জলে সম্মুখে তোমার হে বৈরাগী কর শান্তি পাঠ উদার উদাস কণ্ঠ জাগ ছুটে দক্ষিণীয় বামে জাগ নদী পার হয়ে যাক চলি গ্রাম হতে গ্রামে পূর্ণ করি মাঠ হে বৈরাগী কর শান্তি পাঠ সকরুণতম মন্ত্র সাথে মর্মভেদী যত দুঃখ বিস্তরিয়া যাক বিশ্ব পরে ক্লান্ত কপতের কণ্ঠে ক্ষীণ জাহ্নবীর শ্রান্ত স্বরে অসত্য ছায়াতে সকরুণতম মন্ত্র সাথে দুঃখ সুখ আশা ও নৈরাশ তোমার ফুৎকার লুব্ধ ধুলাসম উরুকু গগনে ভরে দিক নিকুঞ্জের স্খলিত ফুলের গন্ধ শনে আকুল আকাশ দুঃখ সুখ আশা ও নৈরাশ তোমার গেরুয়া বস্ত্রাঞ্চল দাওপাথিন নবস্তলে বিশাল বৈরাগ্যে আবরিয়া জরা মৃত্যু ক্ষুধা তৃষ্ণা লক্ষ কোটি নরনারী হিয়া চিন্তায় বিকল দাওপাতি গেরুয়া অঞ্চল ছাড়ো ডাক হে রুদ্র বৈশাখ ভাঙিয়া মধ্যাহ্ন তন্দ্রা জাগে উঠি বাহিরিব দ্বারে চেরব প্রাণী শূন্য দগ্ধ তৃণদিগন্তের পারে নিস্তব্ধ নির্বাক হে ভৈরব হে রুদ্র বৈশাখ